জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল হায়রে ভালোবাসা আমায় করলি নৈরাশা হায়রে ভালোবাসা আমায় করলি নৈরাশা এমন ভালোবাসা যেন কেউ না করে সে এখন বাস করে অন্যের ঘরে জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল আইরে ভালোবাসা আমায় করলেই ভালোবাসা আমায় করলে নৈরাশা এমন ভালোবাসা যেন কেউ না করে সে এখন বাস করুন